আজকে রবিউসানির এগারো তারিখ আজকে রবিউসানির এগারো তারিখ পাঁচশতম একষট্টি হিজিরের আজকের এই দিনে আমার নবীর ভিতরে একটা উজ্জ্বল নক্ষত্র উম্মত হজরত আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি তিনি আজকের এই দিনে এই পৃথিবীর মায়া ত্যাগ করে লক্ষ কোটি আশেককে সুখের সাগরে ভাসিয়ে চলে গিয়েছিলেন এই দিনকে পত্রিকার ভাষায় ফাতেহাই ইয়াজদাহ ফাতেহাই ইয়াজদাহ 11 সাহাবাই গ্রামকে দিয়ে গেছেন আপনাদের মতো উম্মতকে দিয়ে গেছেন আমার নবীর কাজ আমাদেরকে পালন করতে হবে এই কাজটি গুরুভাবে পালন করেছিলেন আব্দুল সম্পর্কে অনেকে অনেকে এটা খারাপ করেন ওনার জানা করেন না ওনাকে অনেকে অন্য চোখে দেখে কেন একজন মানুষ সে কোনো পীর নয় পীরের নাম দিয়ে ব্যবসা করে পীরের নাম দিয়ে দুনিয়া খামায় পীরের নাম দিয়ে মানুষকে মিথ্যা দিন প্রচার করে আপনি আবার সেই মাঝে মধ্যে সেই নিজের পকেটটা বাড়ি করার জন্য পাক আব্দুল কাদের জিলানির নাম বলতে বলতে চোখে পানি ফলতে ফেলতে শেষ নাই আপনি ওনাকে দিয়ে আমার আব্দুল কাদের জিলানিকে আপনি যদি চিন্তা করেন পাবেন তাহলে এটা আপনার জন্য অন্যায় হবে আপনি আব্দুল কাদের জিলানির উপর অন্যায় করবেন আব্দুল কাদের জিলানি হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি ছোটবেলা থেকে উনি আল্লাহর হয়ে পৃথিবীতে এসেছেন চিৎকার দিয়ে যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই আমার রাসুলের সুন্নতের বাহিরে একটুর পরিমাণ যায় নাই যিনি জীবনে ঘুষ খাই নাই যিনি জীবনে সারা জীবন উম্মতের জন্য আমার নবীর উম্মতকে পরিশুদ্ধ করার জন্য উনি কাজ করেছেন উনি হচ্ছেন আব্দুল কাদের কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানিকে আমরা ভালোবাসি কি বাসি না আমরা সবাই ভালোবাসি কারণ উন্মতের মধ্যে যদি ভালো উন্মত হতে পারে তাকে সবাই ভালোবাসে ঠিক কিনা আর যদি দান্দাবাস হয় তাকে সবাই কিনা করে ঠিক কিনা বলেন আব্দুল কাদের জেলানি যার চেহারা দেখলে মানুষ মোমেন হয়ে যেত ইমানে ফেলতো হিন্দুরা ইমান এনে ফেলত আর আব্দুল কাদের জিলানির সৌবদে একবার গেলে যতই পাপে হোক তার কলপটা কি হয়ে যেত মরা কলপ জিন্দা হয়ে যেত সেই আল্লাহ রাস্তা খুঁজে পেত আমার আল্লাহওয়ালা মদিনাওয়ালার রাস্তার সেই সন্ধান পেয়ে যেত যাদেরকে দেখলে আমার রসুলের মহাপ সৃষ্টি হয় যাদের চেহারা দেখলে আমার আল্লাহর কথা স্মরণ হয় যাদেরকে দেখলে জান্নাতের কথা স্মরণ হয় যাদেরকে দেখলে জাহান্নামের আগুনের ভয় সৃষ্টি হয় তারাই তো আল্লাহর বলি ঠিক কিনা বলেন যাদেরকে দেখলে হিংসা সৃষ্টি হয় যাদের মাহবিলে বসলে দিলের ভিতরে গিয়া সৃষ্টি হয় যাদের মাহবিলে বসলে আরো শৃঙ্খল হয়ে যায় তারা কখন আল্লাহর বলি হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝবার يبعث لهذه الأمة على رأس كل مئة سنة من يجدد لها دينها আল্লাহ রাব্বুল আলামিন প্রতি 100 বছরের মাথায় মাথায় একজন মুজাদ্দিদ পৃথিবীতে পাঠাবেন যারা আমার দিনকে সংস্কার করবে আমার দিনকে যেখানে যেখানে ঘুরে ধরেছেন যেখানে যেখানে পাগল সৃষ্টি হয়েছে যেখানে যেখানে যেখানে আমার দিনের ক্ষতি হয়েছে ওই ক্ষতিটা পূরণ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন প্রতি একশো বছরের মাথায় মাথায় একজন মুজাদ্দিদ একজন ধর্মীয় সংস্কার আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়ে দিবেন আব্দুল কাদের জিলানি একজন মুজাদ্দিদ ছিলেন তার মধ্যে কোনো সন্দেহ না ভাইরা ভাইয়ের বন্ধুরা আমার এই হাদিস أبو داود الشريف يقول قرأت المقاصد الحسنة أبو الألباني এই হাদিসটি নকল করেছেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি 770 খ্রিস্টাব্দে বাগদাদের জিলান নামক গ্রামে জন্মগ্রহণ করেছেন তার বাবা ছিলেন কি আবু সালেহ মুসা রহিমাহুল্লাহ তাআলা তার মা ছিলেন উম্মুল খাইর তার বাবা একজন ওলি ছিলেন বুজুর্গ ছিলেন একজন মুফাসসির ছিলেন একজন আমানতদার ছিলেন যিনি একটি ফলকে একজন মালিকের কাছ থেকে ওই ফলের যে খেয়ে ফেলেছে মাপ নেবার জন্য তিনি বছরকে বছর গোলামি করেছেন এমন আবু সালে এমন একটার দিনদার ঘরের ফ্যামিলিতে অম্মল খায়ের একজন দিনদার যাকে কোনোদিন ফর পুরুষ দেখে নাই যাকে কোনোদিন ফর পুরুষ চিন্তা করতে পারে নাই যার চেহারা নিয়ে কোনোদিন কোন ফর পুরুষ খারাপ ধারণা নিয়ে চিন্তা করতে পারে নাই তাহাজ্জুদ গুজার জমানার রাবিয়া বছরই অম্মল খায়ের ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 770 এই জমানার গৌসে পাক বলেন এই পীরান পীর বলেন এই পীর বলেন আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে আব্দুল কাদের জিলানীকে এই পৃথিবীবাসীকে আলো দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমরা সবাই আমাদের ছেলে মেয়েদেরকে অলি বানাতে চাই কিন্তু আমরা নিজে অলি হতে চাই না আপনি নিজে যদি অলি হতে না পারেন তাহলে আম গাছ থেকে কি কাঁঠাল বের হবে আম গাছ থেকে কি বের হবে আম বের হবে যে গাছের পুষ্টি যত ভালো ওই গাছের ফলও তত ভালো যে সমস্ত বাবা মায়েরা পুষ্টিকর তাদের ছেলে মেয়েরা পুষ্টিকর তাহলে বুঝেন যে সমস্ত বাবা মারা যতই ভালো হবে তার সন্তানও ততই ভালো হবে চিৎকার দিবেন আমরা আব্দুল কাদের জিলানির তরিকতকে মহাব্বত করি কিন্তু আমরা ভালো হতে চাই না ঠিক কিনা বলেন আব্দুল কাদের জিলানির একটা শিক্ষা ছিল মা বাবার কোনোদিন মিথ্যা বলবেন আপনারা জানেন মাদ্রাসায় যাচ্ছে রাফুল কাদের জিলানি তার মা তাকে তৈলার ভিতরে চল্লিশটা দেড়হাম দিয়েছিল মা ছেলেকে বলছে বাবা মাদ্রাসায় যাচ্ছ কখনো কারো সাথে মিথ্যা বলবে না মাস্কোতে ডাকাত পেয়েছে কে পেয়েছে ডাকাত পেয়েছে ডাকাত সবার কাছ থেকে সব কিছু হাতিয়ে নিয়েছে আব্দুল কাদের জিলানির কাছে আছে বলে বাবা তোমার কাছে কি কোনো টাকা পয়সা আছে আব্দুল কাদের জিলানি বলে হ্যাঁ হ্যাঁ তোমরা কি আমার কাছে টাকা চাও আমার কাছে তো টাকা আছে আমার আম্মু আমাকে খরচার জন্য অনেকগুলো দেড়হাম দিয়েছে সেগুলো আমার এখানে তৈলের ভিতরে আছে সবাই অবাক হয়ে গেছে সবাই হ্যাঁ আমরা টাকা সবাই আমার কাছ থেকে মাল লুকাচ্ছে আমাদের কাছ থেকে আর তুমি সব বলে দিচ্ছ কেন আব্দুল কাদের জিলানি বলেছিলেন মা আমাকে আদেশ দিয়েছিলেন নসিহত করেছিলেন কারো সাথে মিথ্যা না বলতে তোমরা ডাকাত হতে পারো খারাপ হতে পারো তোমরা তো মানুষ তোমরা কারা বলতে পারো কিন্তু মা বলেছে কারোর সাথে মিথ্যা না বলার জন্য এই জন্য আপনাদের সাথে মিথ্যা না বলে মায়ের নসিহত আদেশটি আমি পালন করেছি টাকা লুকানোর জন্য তার কোনো চেষ্টা নাই মায়ের আদেশটা সে পালন করেছে সত্য বলেছে টাকার ভিতরে হেদায়ত চলে এসেছে সবাই আপনার বালকের চিরানি এই ছোট্ট বালকের পায়ে ধরে মাপছে তারা সবাই আল্লাহর বলি হয়ে গেছে তারা বলতেছে আমার বাবা মায়েরা যদি আমাদেরকে যদি বলতো তোমরা কোনোদিন ডাকাতি করিও না চুরি করিও না তোমরা কোনোদিন বিদ্যা বলিও না আমরাও তো ভালো হয়ে যেতাম তোমার মা যেহেতু ভালো এই জন্য তুই ভালো করে জন্মগ্রহণ করেছ আজকে আমার বাবা মা আমাদেরকে সেই উপদেশ দেয় নাই তারপরেও তোমার উচিত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলি বানিয়ে দিয়েছে আব্দুল কাদের শিক্ষা তো এগুলাই জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই এই জন্য কাদের ইয়ে এগুলো শিক্ষা মিথ্যা না বলা লোক লালসা না করা মানুষকে হিংসা না করা কথায় কথায় আব্দুল কাদের জিলানির ফতেহ ইয়াজদুল মাহাবীর করেন আর কথায় কথায় শুধু মোমেনদেরকে মুনাফেক আর কাফের কথা ঠিক না বলেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক সব আমিন আব্দুল কাদের জিলানি ওনাকে অনেকে পাক বলেন অনেকে বড় পীর বলেন উনি ছিলেন কুতুবুল আফতাব সারা পৃথিবীর তার পয়েন্ট ছিলেন ওনার খেদমত দাওয়াতি মিশন আধ্যাত্মিক সাধনা পদ্ধতি এর সবার নিকট ওনাকে মহিউদ্দিন বলেছিলেন উনি ওই যুগের ছিলেন এই জন্য ওনার উপাধি ছিলেন মহিউদ্দিন তিনি সালাউদ্দিন আইয়ুবি ইমাম গাজালি ফিলসুফার ইসলামিক দার্শনিক ইমাম গাজালিকে ফলো করতেন ইমাম আল্লামা শেহাবুদ্দিন সাহারাওয়ার্দিকে তিনি মনে করছেন এবং তিনি একজন বড় হকানি আলেম ছিলেন একজন বুজুর্গ ছিলেন এবং তিনি অসংখ্য আরবি ভাষায় অনেকগুলো কিতাব লিখেছেন তার কিতাবের ভিতরে প্রসিদ্ধ বুনিয়াতুত আমি পড়েছি এগুলো করলে চোখের পানি ধরে রাখতে পারবেন না গৌসা পাককে গৌসা পাকের শুধু গান গিয়ে গিয়ে দাওয়াত আর কথা খাবেন গৌসা পাকের আসল আসল তার বাস্তবতাকে মানুষের কাছে তুলে ধরেন তার গুলো পড়েন রব্বানি আসরার এগুলো প্রসিদ্ধ আপনারা নিচে দাস করে এগুলো পড়তে পারেন আব্দুল কাদের জিলানি উনি একজন আহলাবাইদ ছিলেন আপনারা অনেকে আব্দুল কাদের জিলানি সম্পর্কে কথা বললে অনেক সাবধান থাকবেন একটা মানুষ সম্পর্কে কমেন্ট করার জন্য আগে তার জীবনে এটা পাঁচ তোলা স্পষ্ট হবে ঠিক কিনা আপনি একজন গণ্ডকে দেখে আব্দুল কাদের জিলানিকে যদি তার আয়নার ভিতরে যদি আপনি আব্দুল কাদের জিলানি দেখেন আপনি একে কেমন ময়দানে ধরা খেয়ে যাবেন ঠিক উনি আমি এই সাজদা তরিকা নকশবন্দিয়া সাহারাওয়ার্দিয়া কাদেরিয়া তরিকা মুজাদ্দিদিয়া হ্যাঁ এই যে বড় বড় যে চারটা কি আছে তরিকা আছে এই সমস্ত এই এই তরিকাগুলো সহি তরিকা এগুলাকে ওলামায় গ্রামদেরকে আহ্বান করব। এগুলো বিশুদ্ধ তরিকাগুলো মানুষের কাছে পৌঁছে দিন এগুলাকে বিকৃতি করবেন না